আসসালামু আলাইকুম everyone earning and tech BD চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সো আপনারা জানেন আমি বরাবরই আমার চ্যানেলে survey related tech related video upload দিয়ে থাকি সো সার্ভে করে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন সকল বিষয় নিয়ে আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটি ভিডিও রয়েছে এবং সামনে আরও ভিডিও আসছে সো আজকে আপনাদের সাথে আরও একটি নতুন সাইটের পরিচয় করিয়ে দিব যেটাতে আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ইউএসের অ্যাকাউন্টও খুলতে পারবেন তবে আমি আপনাদের প্রেফার করবো আপনারা বাংলাদেশ থেকে না খুলে এর অ্যাড্রেস দিয়ে এর আইপিতে কাজ করে এর অ্যাকাউন্ট ক্রিয়েট করুন সো ওই সার্ভেটা ওই সার্ভে অ্যাকাউন্টটা খুব বেশি পরিচিত না হলেও এখান থেকে বেশ কিছু ওয়ে আছে যেগুলোতে আপনারা ইনকাম করতে পারবেন এবং গিফট কার্ডে উইথড্র করতে পারবেন সো বেশি সময় নষ্ট করব না নতুন সার্ভে সাইটটি আপনাদের সামনে আনবো তার আগে ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে শুরু করছি আজকের ভিডিওটি আজকের আমাদের সাইটটি হচ্ছে রিওয়ার্ড ওয়েস সো এখানে দেখেন আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন পেপ্যালের মাধ্যমে অ্যামাজনের মাধ্যমে স্কিলের মাধ্যমে এবং ট্যাঙ্গো কার্ডের মাধ্যমে সো এই সাইটটা অনেকটাই পে ডট মি যে সার্ভিস সাইটটা রয়েছে সেটার মতোই তো এখান থেকে আপনারা কিন্তু বিট কয়েনেও উইথড্র নিতে পারবেন সো এদের খুব বেশি রিভিউ নেই খুব বেশি আপনার রিভিউ পয়েন্ট নেই এবং মানে রিকমান্ডেডও নেই সো এখানে হচ্ছে তাদের average four point eight zero তাদের রিভিউ পয়েন্ট সো আমরা আজকে এখানে অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেটা দেখাই দিব এবং আপনারা অ্যাকাউন্ট করার জন্য এই সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে সো আমরা জয়েন্ট ফ্রি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সো আমি এখানে ইনফরমেশনগুলো বসিয়ে ফিরে আসছি ভিডিওতে আমার ইনফরমেশনগুলো এখানে আমি বসিয়ে দিয়েছি এরপরে আমরা নিচে আসলে দেখতে পাবো আপনার পেপ্যালের ইমেল দিতে পারবেন এখানে উইড্রো করার জন্য বিটকয়েনের মেল স্কিলের মেল সকল উইড্রো মেথডের মেলগুলো আপনি এখানে দিতে পারবেন উইড্রো করার জন্য সো আমি এখানে একটাও দিলাম না আপনাদের অবশ্যই আপনার পেপালে করতে চাইলে বিটকয়েনে করতে চাইলে ইমেলগুলো দিয়ে রাখবেন তারপরে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের এই রাইট মার্কগুলো দিয়ে দিতে হবে এরপরে আমরা রিক্যাপচাটা কমপ্লিট করব। আমরা এটা ভেরিফাই করে নিব এরপর আমরা রেজিস্টার এখানে ক্লিক করে দেব রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে আপনারা যে ইমেলটা দিবেন সেই ইমেলে গিয়ে চেক করবেন আপনার ইমেলে একটা মেইল চলে যাবে সো সেইখান থেকে কম আমাদের কনফার্ম করতে হবে আমরা প্রমোশনে দেখতে পাচ্ছি রিওয়ার্ড ওয়েস থেকে আমাদের এখানে একটা মেইল এসছে তো আমরা এখানে এই লিঙ্কটাতে ক্লিক করে মেইলটা কনফার্ম করব। এরপরে আপনাদের এখানে আর একটা কনফার্মের অপশন আসবে আপনারা এখান থেকে এটা কনফার্ম করে দিবেন সো এখানে কনফার্ম করার পরে রিওয়ার্ডিং ওয়েস তাদের মেইন ইন্টারফেসে আমাদের কিন্তু নিয়ে চলে এসেছে সো এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন তো আর্ন মানি এখানে যে অপশনটা এগুলো হচ্ছে আপনাদের যে সার্ভে যেই সমস্ত কোম্পানি প্রোভাইড করে তাদের নাম সেখানে সিপিএক্স রিসার্চ আছে রেভিনিউ সার্ভিস আছে ইউর সার্ভিস আছে ইউনো পেইড সার্ভিস আছে শ্রিয়ম সার্ভিস আছে অপিনিয়ন আছে সো আমরা এখানে থেকে এগুলোতে ক্লিক করে কিন্তু সার্ভে করতে পারবো সো আমি এখানে ইউর সার্ভিসে ক্লিক করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য ইউর সার্ভেতে ক্লিক করার পরে আপনার এইখানে প্রতিটা এখানে যেগুলো আছে সবগুলো কোম্পানির সার্ভেগুলোর এইখানে পেজটাতে ক্লিক করার পরে আপনার একদম প্রথমে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে প্রোফাইল সার্ভে করতে হবে এখানে কয়েকটা ইনফরমেশন দিতে হবে তারপরে আপনারা আপনাকে তাদের মেইন সার্ভেগুলো দিয়ে দিবে সো আমি এটা আর দেখালাম না আপনারা আশা করছি আপনারা সবাই প্রোফাইল সার্ভে করতে পারবেন এরপরে থাকছে অফারওয়াল তো অফারওয়ালে পিনাট ল্যাব সহ দেখতে পাচ্ছেন ad ad gate ad gem offer toro offerwall সব কিছু রয়েছে তো আমরা এখানে অ্যাডসেন্স মিডিয়া এখানে ক্লিক করে দিলাম অ্যাডসেন্স মিডিয়ার যেগুলো অফার আছে আমরা কিন্তু এখানে সেগুলো দেখতে পারবো সো পেজটা একটু লোড নিচ্ছে সো এখানে আপনারা অ্যাডসেন্স মিডিয়ার যেগুলো অফার রয়েছে আপনারা কিন্তু এখানে সেগুলো পেয়ে যাবেন তো আমাদের এখানে অ্যাডসেন্স মিডিয়ার অফারের সার্ভেগুলো করতে গেলে আমাদের এখানে সার্ভেতে ক্লিক করতে হবে সার্ভেতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে নিচে সার্ভেগুলো পেয়ে যাবেন তো তার আগে একটা বিষয় আপনাদের বলে রাখি এইখানেও কিন্তু সেম এস পূর্বের মতো প্রোফাইল সার্ভে একটা করতে হবে এরপরে আপনার এখানে সার্ভেগুলো শো হবে সো এরপরে থাকছে অফারওয়ালার অন্যান্য যে অপশনগুলো আশা করছি এগুলো আপনারা বুঝে গেছেন একা একাই করতে পারবেন তো এখানে কন্টেস্টের একটা অপশন থাকছে আমরা আগেই বললাম যে সুপারপে ডট নিয়ে যে সার্ভেটা আমরা দেখেছিলাম সেই সার্ভেটার মধ্যে কিন্তু এইটা একটা সার্ভে সাইট তৈরি হয়েছে সো মোটামুটি ওইরকমই সব কিছু এরপর আমরা রিওয়ার্ডে ক্লিক করলে আমরা কিন্তু আপনার আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবো এবং উইথড্র অপশনগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই আপনি কিন্তু বিশ সেন্ট এখানে পেয়ে যাবেন সো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেফারেল লিঙ্ক বলেন আর এই সাইটের জয়েন লিঙ্ক বলেন আমি কিন্তু ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা এখানে লগ করবেন তাহলে আপনারা এক্সট্রা কিছু বোনাস পেয়ে যাবেন এরপর দেখেন উইড্রো পয়েন্টসে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমরা আমাদের যে উইড্রো ওয়েগুলো রয়েছে অ্যামাজন কার্ড তারপরে আপনার ট্যাঙ্গো কার্ড এই অপশনগুলো অন হয়ে যাবে সো আমাদের এখানে পাঁচশো পয়েন্ট নাই যার কারণে আমরা এখান থেকে উইড্রো করার জন্য অপশনটা পাচ্ছি না সো আমরা পরবর্তীতে এটার উইড্রো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সো পাঁচশো পয়েন্ট হলে আপনারা এখানে উইড্রো করার জন্য অপশন পেয়ে যাবেন এরপরে রিওয়ার্ড থেকে আমরা এখানে আমাদের পয়েন্ট বা ক্যাশ আমরা কিন্তু এখানে কনভার্ট করতে পারবো কিভাবে কনভার্ট করব সেটা আপনাদের এখানে দেখাই দিচ্ছি সো আমাদের দেখেন এখানে ক্যাশ আছে কিন্তু টোয়েন্টি সেন্ট তো আমরা যদি এখানে ক্যাশ কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানে পয়েন্ট দিতে হবে আর আমরা যদি পয়েন্ট কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানে কিন্তু ক্যাশটা দিয়ে দিতে হবে সো আপনারা কিন্তু সার্ভে করে এবং অফার করে বিভিন্ন জায়গা থেকে আপনারা ক্যাশও পাবেন পয়েন্টও পাবেন তো উইথড্র করার সময় আপনারা যে কোনো একটাতে কনভার্ট করে নিয়ে উইথড্র করবেন অর্থাৎ আপনার এখানে ক্যাশ করলে আপনি গিফট কার্ডে উইথড্র নিতে পারবেন পয়েন্টস করলে খুব সম্ভবত এখানে আপনারা যে বিটকয়েন রয়েছে আর যে পেপার রয়েছে ওইগুলোতে আপনারা উইথড্র নিতে পারবেন সো সাইটে খুব বেশি কিছু নেই একদম ইজি সো আরেকটা অপশন যেটা আপনারা এখানে থাকছে সেটা হচ্ছে আপনাদের কমপ্লিট অফার এখানে কমপ্লিট অফারে ক্লিক করে কিন্তু আপনারা বেশ কিছু অফার পেয়ে যাবেন যেখান থেকে আপনারা কমপ্লিট করে ইনকাম পেয়ে যাবেন আর আরেকটা বিষয় দেখেন হাইপেইং সার্ভে এখানে লেখা আছে নিচের দিকে একটু আসলে দেখতে পারবেন রেভিনিউ ওয়াল এই সার্ভেগুলো কিন্তু আপনার মোটামুটি বেশ কিছু ম্যাচ হয় এখানে আপনারা earn up to twenty dollar per day এখান থেকে আপনারা কিন্তু পার ডে বিশ ডলারের বেশি ইনকাম করতে পারবেন এরপরে লেটেস্ট সার্ভে ফর্ম সিপিএক্স আছে আপনারা কিন্তু এখানে দেখছেন একটা দুই ডলারের সার্ভে দুইয়ের বেশি এটা ওয়ান দশমিক জিরো নাইন ডলারের সার্ভে তারপরে সাতাশি পয়েন্টের সার্ভে এখান থেকে কিন্তু আপনারা এই সার্ভেগুলো করে কমপ্লিট করতে পারবেন সো মোটামুটি এই হচ্ছে আজকের আমাদের সাইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ